Hi guys welcome back to my channel so guys এইটা আমার লাস্ট আইব্রো ভাত লাস্ট নয় এটার পর মানে এটা লাস্ট ফ্যামিলির দিক থেকে লাস্ট আমাকে খাওয়াবে আমার মা সেটা হচ্ছে সোমবার আর এইটা যে হচ্ছে লাস্ট সেটা করেছে আমার বন্দনা পিসি এই দেখো গাইস কত কিছু খাবার করেছে ভাই তারপর বলছে কি না এইটুকু রান্না হ্যাঁ বন্দনা পিসি এটা এইটুকু রান্না বলে মাছ দু রকম মাছ তিন রকম মাছ কাতলা পমপ্লেট এটা ট্যাংরা ডিম ভরা মাই ফেভারিট চিকেন এদিকে দেখো সাজিয়েছে কি সুন্দর করে দেখো পোলাও থেকে শুরু করে স্যালাড ফুল দিয়ে আহা এরকম এ দেখো কাতলা আর পমপ্লেট ফ্রাই ওই দেখো পেছনে সাদা জামা পরা আমাদের প্রশান্ত কাকু আর তার পাশে পিঙ্ক জামা পরা আমাদের দেবাশিস দা মানে পায়েলের বর আমাকে আশীর্বাদ করছে বন্দনা পিসি দেখো হাউ সুইট এরা খুব সুইট জানো তো গাই এরা আমার আজ থেকে না মানে এরা হচ্ছে আমার মানে আমার বন্দনা পিসি is like my second mom okay কেননা একদম লোয়ার লোয়ার ওয়ান যখন আমি পড়ি পায়েলের সাথে মানে বন্দনা পিসি মেয়ের সাথে তখন থেকে আমাকে চেনে আর আমাকে এখন আশীর্বাদ দিচ্ছে দেখো কত কিছু রান্না করেছে আমার কত কিছু রান্না করে আমাকে ও মাই গড আমাকে আইবুড়ো ভাত খাওয়াচ্ছে আমার খুব ভালো লাগে এদেরকে তো গাইজ এখন বন্দনা বেশি করলো এবারে আমাকে প্রশান্ত কাকু করবে আমি ভাবছি বাপরে বাপ এতগুলো খাবার আমি কি করে সাফ করব এরকম আহারে জানো গাইজ প্রশান্ত কাকু আছে না সাদা জামা পরা শরীর ভালো না কিডনিতে একটু স্টোন হয়েছে বলে রিসেন্ট অপারেশন করেছে তার সত্ত্বেও ওই দেখো ওইদিকে সোফায় আমার মা তার সত্ত্বেও এত পারেশানিতে যাওয়ার সত্ত্বেও ইউ ডোন্ট বিলিভ গাই তার সত্ত্বেও এত কিছু অ্যারেঞ্জ করেছে খাতের দাঁড়িয়ে এরা কিন্তু কোনো কিছু কমই রাখিনি ইভিন বেশি রাখে আর বেশির থেকে এক্সট্রা বেশি করে ফেলেছে এত কিছু রান্না হুফ ওদিক থেকে আমার মাকে তারা মারছিল তাড়াতাড়ি খা তাড়াতাড়ি খা বাড়ি যাবো কেননা সারা রাস্তা অলরেডি বেজে গেছে এই দেখো আশীর্বাদই দিল সো সুইট ও আমি ভাবছিলাম আমি কি করে খাবো ওদিক থেকে পায়েল আমার হ্যাঁ। পায়েল রেকর্ড করছিল সমস্ত ছবি আমি ব্লগে আপলোড করে দেবো এরকম দেবাশিসদা পেছনে দেখছে সো <laughs> সুইট না <laughs> দেবাশিসদা যাই ইয়ার কি মারে বিয়ের ব্লগটা যখন আপলোড করব তখন দেখবে বা যখন আলাদাভাবে যখন আমি আমার ফ্ল্যাটে পায়েল দেবাশিস দাকে নিয়ে যখন যাব তখন দেখো যাই আর কি মানে এই দেখো পমফ্লেট ফ্রাই এই দেখো আমি খাচ্ছিলাম আর এই বদমাইশ মেয়েটা আমাকে কি করে রেকর্ড করছিল দেখো দেখো পুরো মুখটা সামনে এনে রেকর্ড করছে দেখো আমি জাস্ট মুখটা খুলে খাচ্ছিলাম মানে রেকর্ড করেছি